থেকে কি কি পাওয়ার হক রাখে অর্থাৎ সন্তানের প্রতি পিতা মাতার কি কি দায়িত্ব রয়েছে পিতা মাতার প্রতি সন্তানের যেমন দায়িত্ব আছে আবার সন্তানের প্রতিও মাতার দায়িত্ব আছে যদি পিতা হিসাবে যদি সন্তানের প্রত্যেকটা দায়িত্ব যদি সঠিকভাবে পালন করা যায় তাহলে ওই থেকে পিতামাতার সমস্ত দায়িত্ব পালন করবে আশা করা আমাদের স্বাস্থ্যের ব্যাপারে আমাদের এই দায়িত্বগুলো জানা এবং সেগুলো সন্তানদের ক্ষেত্রে যথাযথ পালন করার চেষ্টা করা গত জমায় বলেছিলাম একটা সন্তান আগে মানে চায় সুন্দর একটি মা একজন আদর্শ বৃন্দার মা আশা করে এই জন্য যখন বিয়ে করার চিন্তা করা হয় তখন সেরকম চিন্তা করা দিনদার বা পঁচিশ মানবিক নারীকে বিবাহ করা তাহলে এর মাধ্যমে যা আসবে সেগুলো ওইরকম সুন্দর হবে দিনদার দুই নম্বর বিবাহের পূর্বে যে জিনিসটা দরকার ছিল সেটা হলো দোয়া করা বিশেষ মুহূর্তে দোয়া না ওই সময় সরকার সেই কাজে শরিক থাকে যে কারণে এমন সন্তান পরবর্তীতে ভালো কিছু তার কাছ থেকে আশা করা অনেকটা কষ্টসাধ্য বিষয় হয় সন্তান জন্মগ্রহণ করার পরে বারোটি দায়িত্বের কথা আমরা আলোচনা করেছিলাম তার মধ্যে পাঁচটি বিষয়ে আলোচনা করা হয়েছিল এক নম্বর হলো সন্তান যখনই জন্মগ্রহণ করবে তার ডান কানে আজান বাম কানে আমল দেওয়া এটা একটা সন্তান নবজাতক শিশু তার পিতা মাতার কাছ থেকে এটা চায় এটা দায়িত্ব যত তাড়াতাড়ি সম্ভব অন্য কোনো আওয়াজ সন্তানের কানে পৌঁছার পূর্বেই সর্বপ্রথম এই আওয়াজ তার কানে প্রবেশ করায় যদি ছেলে মানুষ না পাওয়া যায় তাহলে মেয়ে মানুষও এই আজান আর একাউন্টের শব্দ বাচ্চাদের কাছে পৌঁছানো জায়েজ আছে যদি পুরুষ মানুষ না থাকে তাহলে মেয়েরাই নারী দাদি যে থাকুক না কেন তারা এই আজান এবং আমাদের শব্দগুলো বাচ্চাদের কানের ভিতরে পৌঁছিয়ে দেবে দুই নম্বর তাহনিক তাহনিক হলো খেজুর একদম চিবিয়ে এটা প্রথম খাদ্য হয় এমন না যে কিছুদিন পরে যখন দাদাদার খাবার খাবেন তার পূর্বে তাহলে করা এটা এমন নয় তাহলিক হলো সর্বপ্রথম তার মুখের ভিতরে কিছু ঢোকার পূর্বেই এই এটা হলো সুন্দর যে রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এটা আমল করতেন বাচ্চাদের বাচ্চাদেরকে রসুলের কাছে নিয়ে আসতেন পরবর্তীতে কোন দিনদার বুজুর্গ আল্লাহওয়ালাদের কাছে নিয়ে খেজুরের অল্প একটু দ্বারা ইসিয়ে একদম একদম পিছিয়ে ফেলবে হালকা একটু দু একটা দাদা আগে দক্ষিণে থুতু লাগিয়ে দেবে তারপরে মিষ্টি জাতীয় জিনিসটা লাগিয়ে দেবে এটা সুন্দর এটা সন্তান পিতা মাতার কাছ থেকে আশা করে তার একটা দায়িত্ব এবং কর্তব্য তিন নম্বর সন্তানের জন্য দোয়া করা এটা পিতা মাতার কাছ থেকে সন্তান চায় সন্তানের দায়িত্ব সন্তানের জন্য পিতা মাতা দোয়া করবে সাল্লাম বলেছেন দোয়া দোয়া করা এটা আর রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন পিতা মাতা তার জন্য দোয়া করবে এমনকি কোনো মানুষ যখন ছোটো বাচ্চাকে দেখবে ওই বাচ্চার জন্য ওই মানুষটার উচিত দোয়া করা কল্যাণের দোয়া করা বন্ধের দোয়া করা হাদিসে এটাও এসেছে শুধু বাচ্চার জন্য নয় বাচ্চার বাবাকেও যদি কেউ দেখে সেই বাবার জন্য দোয়া করবে স্বাগত জানাবে আল্লাহ তোমার এই

হাদিসে চোদ্দ একুশতম দিনে করারও হাদিস এসেছে এর জন্য চাইলে যদি সাত তারিখে সম্ভব না হয় চোদ্দ একুশ এই দিনগুলোতেও করার সুযোগ রয়েছে পরবর্তীতেও যে কোনো দিন করলেও আদায় হয়ে যাবে পশুটা কেমন হবে এটা এক বছরের পশু হওয়া আকিকার ক্ষেত্রে সেটা ছাগল হোক ছাগি হোক কাশি হোক বকরি হোক ভেড়া হোক রুবা হোক কোনো সমস্যা নেই আমাদের সমাজে অনেকের এরকম ধারণা আছে পুরুষ হলে খাসি দিতে হবে আর মেয়ে হলে বকরি দিতে হবে এরকম কোনো নিয়ম নীতি নেই ছেলে হোক মেয়ে হোক যে কোনো ছেলের ক্ষেত্রে দুইটি আর মেয়ের ক্ষেত্রে একটি যদি সমস্ত না থাকে তাহলে সেক্ষেত্রে ছেলের ক্ষেত্রে একটি দিলেও আদায় হয়ে যাবে প্রত্যেকটা হাদিস গত জুমায় বলেছিলাম পঞ্চম নম্বর হলো সুন্দর একটি নাম রাখা সুন্দর একটা বাচ্চা যেটা তার মৌলিক অধিকার পিতা মাতার কাছ থেকে সন্তান জন্মের আকিকার সময় আকিকার পূর্বে সুন্দর একটি নাম রাখা এই নাম কোরআন হাদিস অনুযায়ী হওয়া আর কোন বুঝতে বুঝতে এমন অর্থ ছাড়া নাম খুঁজে নাম রাখা হয় যেগুলো পরবর্তীতে ওই নামের একটা প্রভাব চলে আসে মনে রাখবেন যেই নাম দুনিয়াতে রাখা হয়েছে ওই নাম জান্নাতেও থাকবে জান্নাতে ওই নাম থাকবে এই জন্য নামগুলোর মধ্যে সবচেয়ে সুন্দর নাম হলো আল্লাহ তারা যে গুণবাচক শব্দগুলো আছে এই গুণবাচক শব্দগুলোর সাথে মিলিয়ে নাম রাখা এটা সবচেয়ে সুন্দর কারণ জান্নাতে যখন বান্দাকে ডাকবে আল্লাহ তারা ডাক দেবেন এ আব্দাল্লাহ এ আল্লাহর বান্দা এ আব্দার রহমান হে রহমানের বান্দা এ আব্দার হাকিম হে হাকিমের বান্দা সবগুলোর সাথে আল্লাহ শব্দটা যুক্ত থাকবে এটা একটা মজার একটা বিষয় থাকবে এই জন্য এমন নাম রাখা যে নামের মাধ্যমে আল্লাহ তারা যেন বরকত দান করে ছয় নম্বর তরবিয়তি ইমানি শিক্ষা দেওয়া তরবিয়তি ইমানি শিক্ষা এটা বাচ্চার মৌলিক অধিকার আজকে আমি আমার সন্তানের জন্য কত কিছু শিক্ষার ব্যবস্থা করছি কিন্তু ইমানি শিক্ষা তর্বীয় শিক্ষা এগুলোর চিন্তা আমরা করি না অথচ এটার কারণে আমাদের দিন আমার সন্তান আমার বিপক্ষে মামলা দায়ের করে বলবেন যেটা আমার আমার দেওয়ার দরকার ছিল সে আমার উপরে কোনো অ্যান্সার করে নেয় আমার অধিকার সে বুঝিয়ে দেয় নেই আজকে বিপক্ষে আসা নষ্ট হয়ে যাওয়ার পিছনে মূল কারণ হলো আমার বিদ্যালয় এজন্য এটা খুব জরুরি একটা সন্তান আমার কাছ থেকে দুনিয়াবি শিক্ষা যত শিক্ষা রয়েছে দুনিয়াবি উন্নতির যত শিক্ষা রয়েছে এগুলো আমার কাছ থেকে সন্তান খরচ হিসাবে সে পাওনাদার নয় সে অধিকার রাখে না তবে আমার কাছ থেকে আমার সন্তান ইমানের তৈরি শিক্ষা দীক্ষা এটা আমার কাছ থেকে আমার সন্তান পাওনা অধিকার রয়েছে সুতরাং এটার জন্য আমি জবাবদিহিতার সম্মুখীন হব ইমানি শিক্ষা কী জিনিস ছোট থেকেই যখন বাচ্চা কথা বলা শুরু করবে তখন থেকে তুমি বলো কথা বলা শিখতেছে তাকে বাবা বাবা ডাক না শিখিয়ে আল্লাহ আল্লাহ ডাক শিখাও আচ্ছা, যখন বাচ্চা কথা বলা একটু বোঝা শিখছে আমরা মোবাইল দিয়ে বাচ্চাকে ঘুম পাড়াই মোবাইল দিয়ে আমরা বাচ্চাদের খাওয়াই এটা একদম বাচ্চার জন্য খারাপ নিজের জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে এমনকি একটা সন্তান পেটের ভিতরে আসার পরে আমার মা আমার স্ত্রী এমন করছে সন্তান পেটের মধ্যে বহন করছে আর টিভির দিকে তাকিয়ে তাকিয়ে বিভিন্ন জিনিস দেখতেছে সিরিয়াল দেখতেছে আমার স্ত্রী সন্তান পেটের ভিতরে নিয়ে মোবাইলের ভিতরে নাটক আর মুভি দেখে দেখে সময় পার করতেছে আমার সন্তান তো পেটের ভিতরে থেকেও ওই জিনিসগুলোর প্রভাব পড়তেছে কোনো সন্দেহ নেই এটার প্রভাব আমি ওটা আমার সব স্বভাবগুলো আমার সন্তানের মধ্যে আসবে এটা স্বাভাবিক এই জন্য আমার পেটের ভিতরে যখনই আমার সন্তান আসবে তখন থেকেই গুণা ছেড়ে দেওয়া নেক আমার কোরআন তেলাওয়া জিকির ইত্যাদি করতে থাকলে ওই প্রভাবটাও আমার সন্তানের উপর পড়বে এর জন্য মামদেরকে বোঝানো যে সন্তান পেটে আসার আগে থেকেই চাইতে থাকা যে আমরা নেকটা সন্তান দান করে আর পেটের ভিতরে থাকা অবস্থায়

এই বইগুলো পড়বেন একটা বই নিয়ে যাবেন বাসায় পড়বেন আর এই গল্পগুলো বাচ্চাদেরকে শোনাবেন এখন তো মা বোনদের আসলে এইটা কথা যে বাচ্চাকে মোবাইল না দেখলে খেতে চায় না খাওয়াইলে মোবাইল দেখলে খাওয়াটা সহজ হতে পারে আপনার কাছে কিন্তু আপনি যে এই খাওয়াচ্ছেন আর দেখাচ্ছেন এমন একটা জিনিস দেখাচ্ছেন যে জিনিসটা আপনার মাইন্ডের ভিতরে ভিতরে সেট হয়ে যাচ্ছে পরবর্তীতে এইটা আর খালি করা সম্ভব হয় না সব কিছু সম্ভব দেখা যায় তার ইচ্ছা মতো চলতে হচ্ছে কারণ তাকে তো ওই ছোটবেলা থেকেই তার ইচ্ছা মায়ের যেটা যেটা দেখাচ্ছেন সেই জিনিসটাই তো বাচ্চারা বড় হয়ে সেটাই চাইবে এতদিন মা বাবার মোবাইল দেখছে আর একটু বড় হয়ে যায় বলছে আমার মোবাইল লাগবে মোবাইল বিপদ মানে লাইনে রাখা যাচ্ছে তো যে সন্তান ছোটবেলায় মোবাইলের জন্য বাইনা করে সেই সন্তানের কাছ থেকে আপনি কীভাবে ভালো কিছু আশা করেন এগুলো তো কিনে দিচ্ছেন আপনি নিজেই এই জন্য সন্তানের ছোটবেলা হয়তো টাইম বেশি রাখতে পারে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা লাগুক আপনার খাওয়ানোর জন্য আপনি খাওয়ান আস্তে আস্তে খাওয়ান সমস্যাটা তো হইল এই জায়গায় সমস্যা হইল বাচ্চা আস্তে আস্তে খায় এটা সমস্যা না সবচেয়ে বড় সমস্যা হলো যে এখনকার মায়েরা হয়তো নিজে মুভি দেখবে অথবা টিভি দেখবে এত সময় পাইবে কোথায় অথবা বাইরে মার্কে নিয়ে যেতে হবে বাচ্চাকে বাচ্চার পিছনে এত সময় ধরে খাওয়াবে এটা কেমন সম্ভব বাবাও চাকরি করে মাও চাকরি করে সন্তানের পিছনে এত সময় দেওয়ার সময় আছে যে কারণে সন্তানকে সময় দাও সময় নেয় মোবাইলটা সামনে দিয়া পাঁচ মিনিট মধ্যে খাওয়া শেষ এটা যে পাঁচ মিনিটে খাওয়া শেষ করলেন তার জীবনটা নষ্ট এই সন্তান পরবর্তীতে কখনোই আপনার থাকবে না এই সন্তান বড় হয়ে কখনোই আপনার আদায় করবে না আপনি তো শুরু তার ভিতরে মন মগজে এমন একটা জিনিস ঢুকিয়ে দিচ্ছেন নিজের ইচ্ছা অনুযায়ী চলা নিজের বাজে জিনিস চিন্তা করার ক্ষমতা আপনি ওই ছোট্ট যে সময়টা আপনি আপনি আপনার রসুল আল্লাহ তালা গুণাগুণগুলো আপনি ঢুকাইতে পারতেন ওই সময় দুনিয়ার বাজে জিনিস তার মাইন্ডের মধ্যে ঢুকাই দিয়া ভালো জিনিস ভারত ক্ষমতাটাই আপনি নষ্ট করে দিয়েছেন এই জন্য বাবনদেরকে বুঝাবেন মাদেরকে বুঝাবেন যে যত যা কিছুই হোক না কেন যদি সে না খেয়ে মরে যায় মরে কখনোই যাবে না বেশি ক্ষুদা লাগলে খাবেই হয়তো একটু অভ্যাস আনতে টাইম লাগবে কিন্তু মোবাইল হাতে দিয়ে খাওয়ানো এগুলো একদম ছেড়ে দেবেন তাদেরকে নিষেধ করে দেবেন যে কোনোভাবেই এগুলো করে আমার সন্তানের জীবন এগুলো চিন্তা করা আল্লাহ সুসল্লাহ কেমন ছিলেন কেমন দয়ালু ছিলেন কতটা আধুনিক ছিলেন এখন যে সমস্যাগুলো আসে আল্লাহ সুসল্লাহ আলী সাল্লাম সেই পূর্ব থেকেই এগুলো সমাধান দিয়ে দিয়েছেন একটা সন্তান যখন বড় হয় আল্লাহ আল্লাহ তারা বলেছেন তাদের মাঝে তাদের বিছানাগুলো আলাদা করে দাও সন্তানদের বিছানা আলাদা করে দাও একটা বাচ্চা ছয় সাত বছর হয়ে গেছে তাদের আর এক বিছানায় আর এক বিছানা যদি হয় মাঝখানে কোরবালিশ থাকবে আর লেপ বা কাঁথা আলাদা আলাদা থাকবে এক কাঁথা নিচে দুই সন্তান থাকতে পারে ছেলে হলেও এমন না যে ছেলে মেয়ে একসাথে তা নয় দুই ছেলে আলাদা আলাদা বিছানা থাকবে এক খাটের ভিতরে থাকবে মাঝখানে কোন বালিশ থাকবে আর দুজনের পাখা আলাদা থাকবে তোষক লেপ আলাদা থাকবে কম্বল আলাদা থাকবে তাদের বিছানাগুলো আলাদা করে দেওয়া ইসলামের শিক্ষা আল্লাহ সুসল্লাহ সন্তানদের জন্য কি শিক্ষা দেওয়ার ব্যবস্থা আল্লাহ সুসল্লাহ করেছেন এক এক এক ব্যক্তি এসে বলেছেন আমি আমার সন্তানকে কি শিক্ষা দেবো ছোট্ট কি শিক্ষা দেব আল্লাহ রসুল বলেছেন আল্লি মুসিবিয়া আল্লি কম তোমাদের বাচ্চাদেরকে তোমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া আর কিতাবাতা তা লেখছিলেন কিতাবা তার লেখা লেখালেখি সুন্দর করা লেখা সুন্দর করা বাচ্চাদের লেখা সুন্দর করা এটা আল্লাহ রসুলের সুন্না আল্লাহ রসুল বলেছেন আল্লি মুসিবাহা সাঁতার কাটা শিখাও সাঁতার কাটা এটা আবার উন্নতের অনেক সময় প্রয়োজন হবে যুদ্ধের ময়দানে নদীর সাঁতরানোর প্রয়োজন হতে পারে ওই সময় যেন এমন যেন না থাকে আমার উন্নতের মধ্যে সাঁতার জানে দেখা যেন না সাঁতার শেখা এটা জরুরি আর এটার মাধ্যমে সবচেয়ে বড় যেটা হয় শারীরিক ফিটনেস এটা ঠিক থাকে চলবে যে সাঁতার কাটে তার কখনো শরীরে চলবে হতে পারে আল্লাহ কতটা শারীরিক সচেতন ছিলেন এখন তো যুবকেরা চিন্তা করে কোন নায়ক কেমন ছিল তার স্টাইল কেমন তার লাইফ স্টাইল সব কিছু সেটা ফলো করে আমাদের যুবকেরা আমাদের সন্তানেরা জানেই না রসুল কারিম সাল্লাহ আলী ওসাল্লামের শারীরিক ফিটনেস কেমন ছিলেন এই জন্য তিনি কী করতেন এটা জানতে জানেই না জানার প্রয়োজনই মনে করে না সবাই রেতির মিজি সবাই রেতির মিজিতে আল্লাহ রসুল সাল্লাহ আলী যে শারীরিক যে গঠন এটা ঘটনা এসেছে আপনি পড়লে হয়রান হয়ে যাবেন আল্লাহ রসুলের শরীর এত সুন্দর ছিল আল্লাহ রসুলের এই বাহুর দুই পাশে এত সুন্দর একটা কুজের মতো ছিল আল্লাহ রসুল আল্লাহ তোমরা আল্লাহ রসুল বলেছেন যেন তার এই দুই পাশে দুইটা একদম রূপার পাত্রের ভিতরে সাদা উটের সাদা হাতির দাঁত যেমন শুভ্র যেন ওই রকম রসুল্লাহ কাদের উপরে দুইটা রকম পৃথিবীর মতো ছিল এত সুন্দর ছিল আল্লাহ রসুল্লাহ এখন তো বুকের পশম বেশি হয়ে যায় নায়কেরা এরকম ইচ্ছে সে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসলামের বুকটা কত সুন্দর ছিল সাবাইলে তিরমিজি করে দেখবেন কত সুন্দর ছিল আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লামের মুখ এইরকম উপরে দুই পাশে খেজুর গাছের ডাল যেমন হয় ওই রকম দুই পাশে দুইটা ডালের মতো আর একদম উপর থেকে একদম নাভি পর্যন্ত সুন্দর একটা তার চলে আসছে যেন খেজুরের গাছ আর নিচে এসে আবার একটু লোম যেন মনে হচ্ছে একটা রসুল সাল্লাহ আলিয়াল্লামের বুকের উপরে পুরো একটা খেজুর গাছ অঙ্কিত আছে নিচে হ্যাঁ, এরকম শিকড়ের মতো আর উপরে পাতার মতো মাঝখানে গাছের মতো আল্লাহ রসুল সাল্লাহ আলী রসুল্লাম আহ্বান বলেন যেন রসুলের পেটের এখানে মনে হতো একটা একটা আস্তে একটা খেজুর গাছ ওখানে ফেলে এরকম অঙ্কন করা হয়েছে এত সুন্দর ছিল রসুল সাল্লাহ আলী রসুল্লাম সেই রসুলকে আমরা স্মরণ করি না বলেন গ্রহণ করতে আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করে আমি রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এজন্যই আরো অনেক কিছু শিক্ষার কথা বলেছেন আর মুসলিমিয়া আল্লাহ বলেছেন তীর নিক্ষেপ করা শেখাও তীর চালানো এটা আল্লাহ রসুল আদেশ সন্তানদেরকে ছোট ছেলেদেরকে এটা শেখানো শারীরিক ব্যায়াম অনেক প্রকারের ব্যায়ামের কথা আল্লাহ বলেছেন এখন তো তীর নিক্ষেপ এটার বিপরীতে আরও ট্রেনিংয়ের ব্যাখ্যায় সময় সাথে সামনে বলতে হয় এগুলো জরুরি যে আমরা সন্তান ছোটবেলা থেকে ওই রকম শারীরিক অক্ষমতা এখন আমাদের খেলাধুলার জায়গা নেই ঘরের ভিতরে সব কম্পিউটার ল্যাপটপ সব ঘরের ভিতরে খেলাধুলা সব ঘরের মধ্যে বাইরে যাওয়ার প্রয়োজন অনুভব করে না যে কারণে মুসলমানদের সন্তানেরা একদম অলস এমন অলস যে হাতে পাঁচ কেজি দশ কেজি জিনিস নিয়ে দশ মিনিট কেটে যাবে আমাদের সন্তানদের আমাদের এই এই জেনারেশনের আরো কত সম্ভব হয় তারপরে পাঁচ মিনিট থেকে নিয়ে যাব শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে একটা ষড়যন্ত্র মুসলমানরা সংখ্যায় থাকবে বেশি কিন্তু কর্মে তাদের কোনো কাজে তাদের দুই রকম পরিশ্রম ব্যয় করার কোনো ক্ষমতা থাকবে এই ইহুদিরা এই গেমসগুলো তৈরি করে তৈরি করে তারা ওই দেশে দেখেন ওই ছেলেগুলো এগুলো করে না অনেকটা তৈরি করে আর মুসলমান আসলে বাচ্চাগুলো ওগুলোর পিছনে সারাটা দিন নষ্ট করে করছে ফ্রি ফায়ার পাবজি এই ধরনের বিভিন্ন ধরনের গেম খেলে আমাদের সন্তানদের মন মগজ সব কিছু নষ্ট করে দিচ্ছে এগুলো সম্পূর্ণ হারাম জায়েজ বলার কোনো সুযোগ নেই আমার ঘরের ভিতরে বসে আমার ছেলে এগুলো দেখে তার জীবনটা নষ্ট করতেছে আমার কোনো ফিকিরি নেই মোবাইলটা আমি কিনে দিয়েছি ফিকির কিনবো তিনিই তো দিয়েছে এই কারণে তা আমাদের দিন এই বাচ্চাগুলো আবার বিপক্ষে মামলা দায়ের করবে সাত নম্বর আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন একবার সন্তান গ্রহণ করে শরীফের পাঁচ হাজার সাতাশ নম্বর হাদিস আল্লাহ রসুল বলেন আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে সবচেয়ে একটা সন্তান বড় হয় ধর্ম শিক্ষা ধর্ম শিক্ষা এইটা তোমার সন্তানের মৌলিক অধিকার পিতামাতার কাছ থেকে একটা সন্তান শিক্ষা করা শিক্ষা দায়িত্ব এই জন্য মৌলিক জ্ঞান শিক্ষা করার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কোরআনে কারিম শিক্ষা দেওয়া আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল বলেন তোমরা কোরআনকে শিক্ষা করো এবং ফরজ বিষয়গুলোকে তোমরা শিক্ষা করো কারণ চিরদিন আমি বেঁচে থাকবো না আমার মৃত্যুর পূর্বে তোমরা কোরআনকে শিখে নাও আমার মৃত্যুর পূর্বে তোমরা ফরজ বিধানগুলো শিখে নাও বলেন তো আমরা কতদিন যাবৎ নামাজ আদায় করি কারো বয়স তো ষাট সত্তর বছর পর্যন্ত হয়ে গেছে কারো তিরিশ কারো বিশ আর নামাজ না পড়লেও জুমার নামাজ গুলো তো করি কত মাস নসিহত ছুটে কিন্তু বলেন তো নামাজের ভিতরে বড় খরচ আছে কয়জন মুসল্লি বলতে পারবো হজুর কয়টা খরচ কয়জন মানুষ বলতে পারবো হজু ভঙ্গের কারণ কয়টি সাতটি এইটা কয়জন মানুষ বলতে পারবো নামাজ ভঙ্গের উনিশটি কারণ কয়েকটি মুসল্লি বলতে পারবো আল্লাহ রসুল সাল্লাহ আলহিম বলেন তোমার সন্তান যখন যখন শেখার বয়স উপনীত হয় তখন তাদের জন্য কোরআন শেখাও তাদেরকে ফরজ বিধানগুলো শেখাও এইটা তোমার জন্য দায়িত্ব ছোটবেলায় আমার উপর দায়িত্ব আমার সন্তানকে নামাজের ফরজ শিখানো হজুর ফরজ শিখানো হজুর ভঙ্গের কারণ শিখানো নামাজ ভঙ্গের কারণ শিখানো এইটা শেখানো আমার জন্য দায়িত্ব আমার উপর খরচ এগুলো যদি আদায় না করেন তা আমাদের চিন্তাও ধরা খাবো দুনিয়ার জীবনে অনুসন্ধান ফিডব্যাক করে একটু আমি যখন বার্ধক্য উপনীত হব ওই সময় আমার সন্তান ফিডব্যাক দিবে ওই সময় আমার সাথে সন্তান সুলভ আচরণ করবে না বরং কর্মচারী সুলভ আচরণ করবে এই জন্য এই জন্য সন্তানদের জন্য শিক্ষা মৌলিক অধিকার কোনো শিক্ষা দেওয়া এটা জরুরি আল্লাহ রসুল বলেন যখন সন্তান সাত বছর উপনীত হবে তখন মরু আউলা দেখুন সন্তানদেরকে আদেশ করো অহম আমরা সাবেইন সাত বছর উপনীত হলে নামাজের আদেশ করো অদ্রিবুহুম আলাইহা মারনা ওয়া যখন দশ বছর উপনীত হয় ওই সময় নামাজ না পড়লে হালকা হাত করো সাত বছরে নামাজ শিখ নামাজের আদেশ করতে বলেছেন এর মানে নামাজ শিক্ষা দেওয়ার কথা বলেন নাই নামাজ শিক্ষা আগেই দিতে হবে নামাজ যদি নাই শিখাই তাহলে সাত বছর নামাজের আদেশ কেমনে করবো একটা জিনিসের আদেশ করতে হলে তো সেটা তার পালন করার ক্ষমতা জানা থাকতে হবে তো সাত বছরে যখন আদেশ করার নির্দেশ এসেছে এর মানে হলো আরো পূর্বেই নামাজ কিভাবে পড়তে হবে নামাজের ফরজ নামাজের ওয়াজিব নামাজের গুরুত্ব এগুলো সব কিছু তার ভিতরে শিক্ষা থাকতে হবে তারপরেই না তাকে আদেশ করব কতই না কতই না চমৎকার হবে ওই সন্তানগুলো সমাজটা যে সমাজের প্রত্যেকটা মুসলমানের বাচ্চারা ছয় সাত বছরের মধ্যে নামাজের সব কিছু শিখে যাবে কোরআন শিখে যাবে সত্যই না চমৎকার আমরা মনে করি সাত বছরে কোরআন শিখবে এটা কেমনে সম্ভব মাদ্রাসাগুলোতে যায় দেখেন আমাদের মাদ্রাসায় আছে এখনো আছে আলহামদুলিল্লাহ নয় বছর বয়স পূর্ণ কোরআন হাফেজ হয়ে গেছে দেখতে যায় মাদ্রাসায় আছে নয় বছর তারাই পড়াই তো আরো চার পাঁচ বছর লাগে তারপর তারাই পড়ানোর মতো সুযোগ আসবে আর আমাদের বাচ্চাগুলোকে আমরা কোরআন শিখানোর আগে চিনতে পারি সাত বছরে কোরআন শিখবে এটা কেমন এর জন্য ছোট থেকেই আলহামদুলিল্লাহ আমাদের অনেকের বাচ্চা আছে এমন অনেকের বাচ্চা আছে এমন মাত্র চার বছর সাড়ে তিন বছর এই যে কায়দা আমরা যেগুলো বুড়ো বয়সে করতেছি ওগুলো তারা করতে পারে আলহামদুলিল্লাহ অনেকের বাচ্চা আছে এমন আমরা এই বয়সে যত কিছু মুখস্থ না পারি আমাদের পরিচিত অনেকের বাচ্চা আছে এমন পাঁচ বছর হয়েছে অনেক সুরা মুখস্থ অনেক দোয়া মুখস্থ ওই যে তারা ওইভাবে বাচ্চাদেরকে ওইভাবে মনে করতেছে আমরা চাইলে আমরাও পারি হ্যাঁ সমস্যা আমি পারি না এই জন্য আমার বাচ্চাটাকে পারছি না আমার বাচ্চাটাকে সে ছোটবেলায় কত কষ্ট করে ফজরের পরে উঠিয়ে কোচিংয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ, কিন্ডার গার্ডেনে নিয়ে যাচ্ছি স্কুলে নিয়ে যাচ্ছি আবার সেখান থেকে আবার প্রাইভেট তারপরে মানে এরকম বাড়িতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় দুপুর দুপুরেও বাড়িতে ফেরার সময় হয় না শুধুমাত্র এক লাইনে পড়ালেখা করার জন্য আর আমার ওই বাচ্চাটার জন্য কোনো হুজুরের কাছে বাসায় অথবা কোথাও গিয়ে এক দেড় ঘন্টা টাইম শিখাবো এই টাইমটা পাই না এটা এটা যেমন আমরা তাদের হক নষ্ট করছে কেয়ামতের দিন তারাই আমার বিপক্ষে মামলা দায়ের করবে আর এরা আমাকে আল্লাহ তালা ফাঁসিয়ে দেবে এই জন্য এটা জরুরি ধর্ম শিক্ষা নামাজ শিক্ষা দেওয়া যে কোনো মূল্যে সন্তান সাত বছর হয়েছে এখন আমাদের ভিতরে কিছু বাচ্চারা তো আসলে দুষ্টামি করবে বাচ্চারা দুষ্টামি করবে ছোট তো ছোট দুষ্টামি করবে তাদেরকে বোঝানো তাদের সাথে এমন আচরণ না করা যে তারা ভয়েরা মুশকিলে রাখে এমন না করা তারা পিছনে দৌড়া দৌড়াদৌড়ে চিল্লাচিল্লি করুক রসুলের যুগেও ছিল এমন এদের কাতারি ছিল পিছনে এদের কারণে যে নামাজের ক্ষতি হয় ক্ষতির কারণে আপনার নামাজের ক্ষতি হবে না হয়তো জেহেন চলে যেতে পারে এটার জন্য আপনি দায়ী নন আর তারা দায়ী তারাও দায়ী নয় কারণ এটা তাদের নির্দেশ তারা আসবে মুশকিলে এজন্য হ্যাঁ একদম যারা বোঝে না একদম যারা বোঝে না তাদের ক্ষেত্রে একটু পরহেজ করা ভিতরে ঢুকে পেশাব করে দেয় এমন হয় আর সবচেয়ে বড় বিষয় হলো গার্জিয়ান ছাড়া বাচ্চা নিয়ে বাচ্চাকে পাঠাবে এই বয়সে যারা বাচ্চা থাকবে অবশ্য অবশ্যই গার্জিয়ান সহ আসবে চেষ্টা করবেন গার্জিয়ান সহ রাস্তায় এবং কাতারের শেষ পাতায় দাঁড়ানো তা না হয় পিলারের পাশে দাঁড়াবে তাও যদি না হয় সামনেই তারা বুঝিয়ে বুঝিয়ে নিয়ে আসবেন দু চার দশ দিন আমি দেখছি অনেক বাচ্চা এরকম আছে প্রথম দিকে অনেক দুষ্টাম করতে এখন অনেকটা কমে গেছে এভাবেই তো ঠিক হবে এই জন্য বাচ্চাদেরকে মসজিদমুখী করবেন আমরা ছোটবেলায় নিয়ে আসি যখন বয়স দশ এগারো হয়ে যায় তখন নিয়ে আসি দেখছি তো এমন হয় ছোটবেলায় খুব সুন্দর নিয়ে আসে এরপরে যখন একটু বড় হয় তখন ছেড়ে দেয় অথচ ওই সময় তার জন্য জরুরি ছিল আর এই সময় তো আনলে সে যা করে সব পাবে তার আমল নামায় কোনো গুণা নাই কিন্তু যখন তার আমল নামায় গুণা রাখা শুরু হয় তখন আপনাকে ছেড়ে দেয় বাবা তুমি একটা আল্লাহ পড়ার কোনো দরকার নেই বাইরে ব্যস্ত থাকে বাসায় থাকে ঘুমায় থাকে এই জন্য ফজর থেকে শুরু করে পাঁচ অব্দ নামাজে সন্তানদেরকে মসজিদে নিয়ে আসা অভ্যস্ত করা এরপরে আট নম্বর ছিল দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় এই জিনিসটা আপনারা ভুল মেসেজ জানি জীবিত থাকা অবস্থায় সন্তানদেরকে অনেক বাবা মা জমি জমা রেখে দেয় অনেক বাবা মা অনেক কিছু দেয় গিফট দেয় এই ক্ষেত্রে আমরা যেটা জানি সেটা হলো জমি রেখে দিলে ছেলেকে যতটুকু দেয় তার অর্ধেক মেয়েকে দেয় জীবিত অবস্থায় কোনো বাবা মা যদি সন্তানকে কোনো কিছু দেয় তাহলে সমান সমান দিতে হবে সমান সমান বাবা ছেলেকে যা দেবে মেয়েকেও তাই দিতে হবে এই জায়গায় ওই ছেলের অর্ধেক দিতে হবে ওই লোক চলবে না ওই লোক মৃত্যুর পরে চলবে মৃত্যুর আগে জীবিত থাকা অবস্থায় সন্তান ছেলে যতটুকু পাবে মেয়েকেও ততটুকু দিতে হবে এক মহিলা আম্মাজার আয়সার কাছে এসেছিলেন মুসলিম শরীফের হাদিস চার হাজার চারশো তেপ্পান্ন নম্বর হাদিস রসুলের কাছে আম্মাজানের কাছে আসছেন আম্মাজান বলছেন বসো আল্লাহ রসুল আসা পর্যন্ত অপেক্ষা করো ইবনে বসির তাআলা আবুকে তার বাবা নিয়ে গেছেন নিয়ে যাওয়ার পর জিজ্ঞাসা করছেন রাসূলুল্লাহ আমি আমার সন্তান ইবনে বসিরকে আমি আমার এই এই সম্পত্তি দিয়ে দিয়েছি আল্লাহ রসুল বললেন তুমি যে সম্পদ ওকে দিয়েছো ওরা তোমার ছেলেকে দিয়েছো তুমি তোমার অন্য সন্তান ছেলে মেয়েদেরকেও কি তাই দিয়েছো কেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রসুল বলছেন তাহলে যাও এই সাক্ষী আমি আল্লাহ বলছেন সাক্ষী দেখেন আমি এগুলো দিয়েছি আমি মৃত্যুর পরে ঝামেলার উপরে আমি আল্লাহ রসুল বললেন এই সাক্ষী আমি থাকতে পারবো না অন্যায় সাক্ষী আমি হতে পারবো না তুমি সবাইকে যদি সমানভাবে দাও তাহলে আমি সেটা সাক্ষী হতে পারবো এই জন্য জীবিত থাকা অবস্থায় ছেলে হোক মেয়ে হোক যা কিছু দেন না কেন সবাইকে সমান দিতে হবে যেমন খাবার ক্ষেত্রে আমরা চিন্তা করি মাছের মাথা কখনো মেয়েদেরকে খেতে দিতে হয় না ছেলে হইলে ছেলেকে দিবে মেয়েকে দেয় না আবার যদি কেউ খায় তখন কোনো মেয়ে মেয়ে হয়ে জন্মিছে মুখটা কত বড় কেমন যেন কথা বলে এইরকম না ছেলেকেও যেই নজরে দেখবেন মেয়েকেও ওই নজরে দেখতে হবে সমান তালে দেখতে হবে নয় নম্বর আল্লাহ রসুল্লাহ বিয়ের বয়স হলে ছেলে হোক মেয়ে হোক প্রাপ্ত বয়সকে যখন উপনীত হবে তাদেরকে বিয়ে দিয়ে দেওয়া এইটা হলো পিতা মাতার দায়িত্ব আল্লাহ রসুল বলেছেন যখন বয়স্ক উপনীত হয় বা রিজবিজ তাকে বিবাহ দিয়ে দাও ও ইল্লাম রিজবিজ ওই আসবা যদি বিবাহ উপনীত হওয়ার পরে বয়স্ক হওয়ার পরেও যদি বিবাহ না দেয় আর সেই সন্তান যদি কোনো গুণাহে লিপ্ত হয় তাহলে এই গুণা সন্তানদের যেমন হবে পিতা মাতার সমপরিমাণ হবে এই জন্য বালেগা বালেগ বালেগা হওয়ার পরে সন্তানের বিবাহ দিয়ে যাওয়া এইটা পিতা মাতার বুঝতে কিন্তু সন্তান কোনো গুণাহ করে মোবাইলে গুণা করুক আর সরাসরি করুক যে কোনো ধরনের যদি এইরকম বিবাহ কারণ না করার কারণে যে গুণাগুলো হয় এগুলোর গুণা প্রত্যেকটা মা বাবার করে হয় এখন প্রশ্ন হতে পারে ছেলে তো কিছু করে না ছেলে তো কিছু করে না সামর্থ্য নেই তাহলে সেই ক্ষেত্রে ছেলেকেও বোঝান যে রোজা রাখো ছেলেদেরও উচিত রোজা রাখা আল্লাহ রসুল যদি সামর্থ্য থাকে তাহলে বিবাহ দাও আর সামর্থ্য না থাকলে রোজা রাখো ফাইনাহু লেখা এটাই তোমার জন্য গোলা থেকে বেঁচে থাকার চরম পন্থা হবে ব্যবস্থা হবে এই জন্য পিতা মাতার যদি সামর্থ্য থাকে যে ছেলেকে বিবাহ দেওয়ার সামর্থ্য আছে একটা ছেলেকে মোবাইল কিনে দিতে পারছেন একটা ছেলেকে হাজার হাজার টাকা খরচ করতে পারছেন সেই ক্ষেত্রে আপনি চাইলে এটা আপনার জন্য আপনার সন্তানের আখলা চরিত্র ঠিক রাখার জন্য আপনি চাইলে আপনার ছেলেটাকে বিবাহ দিয়ে ওই মেয়েটাকেও পড়ানোর ব্যবস্থা করতে পারেন ছেলেও করবে ছেলের বৌমাও করবে ছেলের বউ করবে এতে কোনো সমস্যা নেই বরং এইটাই হলো সবচেয়ে ভালো আমরা জিনাহের রাস্তা জিনার রাস্তা খুলে দিচ্ছি আর বিবাহের রাস্তা বন্ধ করে দিচ্ছে আর এই ছেলেরাই যখন অঘটন করে আর আমরা বুঝাই যে আমার ছেলে এরকম অঘটন করে লজ্জায় মুখটা খাইতে পারে না এই জন্য যদি সামর্থ্য থাকে পিতা মাতার দায়িত্ব হলো তারা বিয়ে দিয়ে দিবে এরপর বউকে লালন পালন করবে ছেলেকেও লালন পালন করবে চিন্তা করবে যদি একটার কাছে যদি আরো দুইটা বাচ্চা হতো তাহলে কি করতো সেগুলোর যদি লালন পালন করতে পারতো তাহলে একটা বউ নিয়ে এসে তার লালন পালন করতে পারবে এইভাবে চিন্তা করলে অনেক কিছু সহজ হয় সন্তানের ভরণ পোষণ করা আরেকটা বিষয় বিবাহের ক্ষেত্রে অনুমতি নেওয়া ছেলের বাবা মা কোন এমন হয় মেয়ের বাবা মা একই অবস্থা যে একটা ছেলের পছন্দ হয়েছে মেয়েকে আর জিজ্ঞেস করারই প্রয়োজন মনে করে না যে এই ছেলেকে পছন্দ হয়েছে কিনা আবার মেয়ে দেখার পরে ছেলের অনুমতি নেওয়ারই প্রয়োজন মনে করে না যে মেয়েটা তোমার পছন্দ হয়েছে কিনা পছন্দ অনুমতি নেওয়ার অধিকার অনুমতি নেওয়া এটা সন্তানের অধিকার একটা মেয়েকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে মেয়ের অনুমতি নেওয়া ছেলেকে বিবাহ দেওয়ার ক্ষেত্রে ছেলের অনুমতি নেওয়া এখন যেন এমন না হয় এটা যেমন তাদের অধিকার অনুমতি নেওয়া এখন ছেলেরা মেয়েরা যদি কাউকে পছন্দ করে তারপরে যদি ওই পছন্দের পাত্র পাত্রী না হইলে বিবাহ করবে না ওইটা না হইলে অনুমতি দিবে না এইটা আবার গুণার গুণাহের কারণ এটা আবার মারাত্মক গুণা এর জন্য এমনটা রিলেশনে জড়িত না হয়ে যে কোনো ভালো মন্দ যাচাইয়ের জন্য অনুমতি নেওয়া এটা ইসলামের একটি কারণ হচ্ছে সর্বোপরি দোয়া করা সন্তানের জন্য ভালো দোয়া করা এরকম বদুয়া না করা কোনো অবস্থাতেই বদুয়া না করা আল্লাহ সুসল্লাহ আলী সালাম বলেছেন কারণ প্রত্যেকটা মানুষের উপরে সবসময় আল্লাহ তালা রহমত নাজির হয় যে কোনো সময় বিশেষ বিশেষ রহমত নাজির হয় আর বাবা মার উপরে রহমত বেশি নাজির হয় আপনি এমন যদি হয় আল্লাহ তালা বিশেষ রহমত আপনার উপর নাজির হচ্ছে আর ওই সময় আপনি আপনার সন্তানের জন্য বদ্ধ করে ফেলবেন সাথে সাথে লেগে যাবে আপনার সন্তান ধ্বংস হয়ে যাবে এই জন্য দুষ্টামের ছলেও নয় ইয়ারকে ছলেও নয় আবার সিরিয়াস মানে সিরিয়াস ভাবেও নয় সন্তানের জন্য বদুয়া না করা দোয়া করা আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করে আমাদের সন্তানদের পুরোপুরি হক আদায় করে তৌফিক দান করে আমেন বা